না মানে আপনারও অনেক ভক্ত আছে আর ভাই সরি ভাই আমার থেকে আপনার বেশি ভক্ত আছে যাক এবার মারে নাই বাচ্চা গেছি আচ্ছা মেসি ভাই নাহিদ ব্রো বারবার ফোন দিতেছে সাথে একটা প্রীতি ম্যাচ খেলার জন্য যাইবেন নাকি few moments later. Bonk. আব্বে হেলায় মেসি আর নেইমার আইতে এত দেরি করবা লাগছে গেলা আমার চান্দি কিন্তু হট হয়ে যাইতেছে চালু করে আইতে নইলে এই যে বললে আমি বাড়ি গেলাম গা রে বাপুরে দাঁড়া ওরাই এখনই আইসা পড়বো ওই যে ভাই উপরে তাকান আরে সর্বনাশ মেসি আর নেইমার নাকি তা তোমরা এয়ারপোর্টে না নামে সরাসরি স্টেডিয়ামে লাভ দিছো কাহিনী কি oh, কাহিনী কিছুই না বাংলাদেশে অনেক ভক্ত তো আমার এয়ারপোর্টে নামলে আবার জামজম লেগে যেত গা তাই আর কি সরাসরি স্টেডিয়ামে লাভ দিচ্ছি না মানে মেসি ভাইয়ের অনেক ভক্ত তো তাই আর কি আচ্ছা জবগা খুব সুন্দর হয়েছে অনেক জার্নি টার্নি করে আইছো এখন এই যে নাও সেভেন আপ খাও রোনালদোর কোকা কোলা দিলে সরাই দেয় আর তুমি সেভেন আপ সরাই দিবার লাগছো মগের পাইছো ওই রোনালদোর কোকা কোলার সাথে কি শত্রুতা তা জানি না তবে সেভেন আপের সাথে আমার পার্সোনাল শত্রুতা আছে আরে ভাই আপনার কথাই কেমন জানি যেতে জার্মানি জার্মানি গন্ধ পাইতেছি আচ্ছা মেসি ভাই চা খাইবেন চা এক কাপ চাই না দেই ওরে oh, মেসি ভাই আমি আপনার বিশাল বড় ফ্যান ভাই আমরা আর্জেন্টিনার সাপোর্টাররা আর্জেন্টিনার পতাকাতে আমাকে এলাকা পুরা ভৈরা লাগছি oh, রে বাপুরে আমরা ব্রাজিল সাপোর্টাররা ব্রাজিলের পতাকা দেয় এলাকা পুরা তেনা তেনা করে ফেলাইছি তোমরা পতাকা লাগাই এলাকা তেনা তেনা করছো আর এগুলো দেখে দেখে আমাকে সাধারণ পাবলিকের জীবন তেনা তেনা রেখেছে যেদিকেই তাকাই সেদিকেই দেখি খালি রং বেরঙের পতাকা অন্য দেশের মাইন্ডসে তো এসে কইবো বাহ এ দেশের মানুষের মনে তো খুব দেশপ্রেম কিন্তু বেচারা এটা তো জানে না যেটা দেশপ্রেম না এটা বিদেশ প্রেম ওই আমারে ভালোবাসা আমার ভক্তরা ব্রাজিলের পতাকা লাগাইতে পারে Oh, না মানে মেসি বাইরে আর্জেন্টিনার পতাকা লাগাইতে পারে তাতে তোমার সমস্যা কনে আব্বে সমস্যা মানে আমার পায়ের তেলে চান্দি পর্যন্ত সমস্যা oh, কয়দিন আগে আমার মামা বিদেশে তাইছে এয়ারপোর্টের বাইরে আইসা ফোন দিয়ে কইতাছে বাইক আমি তো গেছি গে ডাইনে তাকাইলে আর্জেন্টিনা বাইরে তাকাইলে ব্রাজিল সামনে তাকাইলে জার্মানি আর পিছনে তাকাইলে স্পেন আর কোনা কাঞ্চিতে তাকাইলে একটু একটু বাংলাদেশের পতাকা দেখা যায় আমাকে বাংলাদেশ কি বাঘ হয়ে গেল নাকি oh, পরে আমি কইলাম না মামা আমাকে দেশের পতাকা অনেক সুন্দর তো তাই অন্য দেশের পতাকা আমাকে দেশের পতাকারে ইপ্রিজিং করবার আছে ওই না ইব্রো এগুলা কি কইতাছে মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আচ্ছা পতাকার ব্যাপারটা নয় মানলাম ফুটবল খেলা একজন ছাদের উপরে পতাকা লাগাইবারই পারে কিন্তু এই যে হাজার হাজার টাকা নষ্ট করে যে এক কিলোমিটার দুই কিলোমিটার লম্বা লম্বা পতাকা বানায় এটা আবার কোন লেভেলের ভালোবাসা oh, আচ্ছা এটাও কোনো ব্যাপার না যার যার পার্সোনাল ব্যাপার মাগারে রায় দুইটা তিনটার দিকে ঘুম থেকে উঠছে এই গোল গোল করে চিল্লা চিল্লি করে এটা তো পাশের বাস্তার মাইন্ডসেট কনফিউশনে পড়ে জায়গা যে খেলা দেখা গোল গোল করতেছে না অন্য কিছু দেখা গোল গোল করতেছে ওই অন্য কিছু দেখা আবার গোল গোল কেমনে কয় এটা আঠারো প্লাস ব্যাপার তুমি বুঝবা না oh, আচ্ছা যাবগা এত পেঁচাল না পারি এই যে নাও বল খেলা শুরু করো আর দাদু নেইমারের থেকে একটু দূরে দূরে থাকবো ও কিন্তু একটু ছোঁয়া লাগলে আবার পয়রা গড়াগড়ি শুরু করে দিব oh, আর মেসির একটু চান্স দেখেল বেচারা জিন্দিগিতেও একটা বিশ্বকাপ পায় নাই আরে সরে মেসি মেরে মেরে কাইন্দ না চলো খেলা শুরু করি না আমি খেলুম না আমি বল নিয়ে গেলাম গা ও oh, আরে ভাই বলটা তো দিয়ে যাইবেন